আমার টাকা খাইয়া রে তুই গুইরা বেরাস রঙ্গে বাঁচি না তোর বাউসাও দেখা বাঁচি না তোর ডঙ্গে সর্বনাশা মাইয়া তোর প্রেমে পইরা জীবন দেখি ধ্বংস হইছে আগুনে গেছি পুইরা মাইয়া যে কাল নাগিনি আগে তো আমি বুঝিনি করেছে যে চলো না থামে না আর বাহানা থামে না আর বাহানা তুই যে আবার হইলি হাইরে নাম করাবার বাতারি তোর প্রেমেতে বুলে আমি চালাইছিলাম রেলগাড়ি তোর নিয়া খাইতে চাইছি হাজির ওই বিরানি তোর মেরি পান্দে পালাই খাওয়াইলি কেন দৌড়ানি তোর পে মেরি পান্দে পালাই খাওয়াইলি কেন দৌড়ানি তুই যে মাইয়া হইলি হাইরি চলো না মই তুই কাল নাগিনি তুই নাম্বার ওয়ান মাইয়া বারো বাতারি এই লিটনে প্লাট মাইয়া চলে গাড়ি হ্যাঁ পতনের মূল এই নষ্টা নারী পোলা টাকা খাইয়া মায়া সাইজা থাইকো খানদারি মুশফিক তো চলে মাল তুই মায়া কম দামি একদিনের রিলেশন দুই দিনে ব্রেকআপ কেজি দরে মুখের মধ্যে মাইখারা কমে খাওয়া দাওয়া শেষ মানে নগদে বলটি আগের বয়ফ্রেন্ড বুইলা যাইয়া নতুন কর জলদি রূপ নিয়া ফুটানি বুঝি না হাফ বাপ দূর মায়া ফকিরনি কালচারের মারে বাপ হাজারটা লাগে তো তবু একটাতে হয় না মুশফিক রহমান দিয়ে দিলে দেরি আর সয় না খাইছে রে ময়না ধরিস না বাই না জাগা মতো সেটিংয়ে সময় লয় না সর্বনাশা মাইয়া তোর প্রেমে পয়রা জীবন দেখি ধ্বংস হইছে আগুনে গেছি পুইরা মাইয়া যে কাল নাগিনি আগে তো আমি বুঝিনি পড়েছে যে চলো না থামে না আর বাহানা তোর বাপেরই টাকায় আছে এইটা সেটা শোনাই সস বাবু খোকা সোনা কইয়া প্রেমের পান্দে পালাই সত সর্বনাশা মাইয়া তোর প্রেমে পইরা জীবন দেখি ধ্বংস হইছে আগুনে গেছি পুইরা মাইয়া যে কাল নাগিনি আগে তো আমি বুঝিনি করেছে যে চলো না আমি না আর বাহানা আমার টাকা খাইয়া রে তুই গুইরা বেড়াস রঙ্গে বাঁচি না তোর ব্যবসাও দেখা বাঁচি না তোর রঙ্গে